বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার কেন্দ্রে ছায়া ঢাকা পাখি ঢাকা শান্ত পরিবেশে চুয়াডেঙ্গা সরকারি কলেজ অবস্থিত উনিশশো সালের এক আগস্ট উদীয়মান মুষ্টিমেয় শিক্ষক ছাত্রছাত্রী ও উৎসাহী জনগণের সহায়তায় চুয়াডাঙ্গা কলেজ প্রতিষ্ঠিত হয় প্রথম অবস্থায় চুয়াডাঙ্গার ভিজে উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বাণিজ্য শাখায় বাইশ জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে কলা ও বাণিজ্য শাখায় স্নাতক কোর্স চালু করা হয় বিজ্ঞান শাখায় উনিশশো সালে উচ্চ মাধ্যমিক ও উনিশশো সালে স্নাতক কোর্স চালু হয় উনিশশো সালের সাতে মে কলেজটি জাতীয়করণ করা হয় অত্র কলেজে দু হাজার চার দু হাজার পাঁচ শিক্ষাবর্ষ থেকে অনার্স ও দু সালে মাস্টার্স কোর্স চালু হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রায় আঠারো একর জমির উপর প্রতিষ্ঠিত কলেজের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা বাইশ হাজার সাতশত তিপ্পান্ন জন কলেজটিতে আটটি ভবন এবং বিভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন আধুনিক কম্পিউটার ল্যাব আছে এছাড়াও প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা আধুনিক লাইব্রেরি আছে দৃষ্টিনন্দন একটি সুবিশাল খেলার মাঠ ও একটি সুন্দর পুকুর আছে একটি চারতলা ছাত্র হোস্টেল ও একটি পাঁচতলা ছাত্রী হোস্টেল আছে কলেজ চত্বরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত পাঠ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীরা বিএনসিসি রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্টের মতো সমাজ সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত তাছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিতভাবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে প্রতিষ্ঠানটি থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণে করে নিজেদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করছে প্রতিদিন এ কলেজের সবুজ সুন্দর চত্বর হাজার হাজার শিক্ষার্থীর কলতানে মুখরিত হয়ে ওঠে